বান্দা যতই গুণা করে বান্দা যতই গুণা করে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন যে বান্দাকে বেশি ভালোবাসেন ওই বান্দাকে তৌবা কবুল করানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন হায়াত দিয়া আজকের জমাতুল বেদা ওই বান্দাদেরকে দান করে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বান্দাকে বলেন ভালোবাসেন আমার নবীর যে সমস্ত উম্মতকে আশেখের রসলদেরকে নবী প্রেমীদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বারবার বারবার সুযোগ দেন বারবার সুযোগ দেন বারবার লাইলাতুল কদর দেন বারবার জুমাতুল বেদা দান করেন বারবার লাইলাতুল কদর দান করেন বারবার রমজান শরীফ দান করেন আল্লাহ বলতেছে কেন বন্দা একবার তুমি কতবা করে আমার দরবারে গোনা মাপ চাও আমি তোমার সমস্ত গোনা আল্লাহ মাপ করে দে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পবিত্র করে দেওয়ার জন্য তো জুমাতুল বেদা পর্যন্ত লাইলাতুল কদর পর্যন্ত আমাদেরকে হায়াত দিচ্ছে আমরা বুঝতে না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছে বান্দা তুমি গোনা মাপসাও বান্দা তুমি গোনা মাপসাও আমি তোমার গোনা আমি আল্লাহ ক্ষমা করে দিব আই খোদায়ে মেরে মাওলা সত্তারুল মেরে মাওলা মেরে গফার জনম আয় আল্লাহ তুমি তো গুণাকে ক্ষমাকারী তুমি সারাই গুণাকে ক্ষমা করার মতো কারো কোনো শক্তি নাই আয় আল্লাহ তুমি যেহেতু গুনা ক্ষমা করো এই জন্য তোমার কাছে গোনা মাপ চাচ্ছি আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাপ করে দাও গুণা হুক আকাশে ডোবা দে খুদায়া তো দরিয়ায় রহমত বাহা আমাদের গুণাকে আপনি গুণে শেষ করতে পারবেন না আমাদের গুণা হচ্ছে সমুদ্রের জাহাজ পরিমাণ আপনি আমাদের গুণাকে ক্ষমা করে দিয়ে আমাদের গুণাকে আপনি সবে পরিণত করে দেন গুণা হোক আকাশে ডোবা দে খুদায়া তোদের রহমত বাহাদে এভাবে দোয়া করতেন আল্লাহর কাছে মেরে দিল সে পর্দা উঠা দে খুদায়া আল্লাহ দিলের মধ্যে একটা পর্দা পরে আছে গুনার পর্দা যে পর্দার কারণে আপনার কুদরত আমরা দেখি না আপনার রহমত আমরা দেখি না আপনার শান আমরা বুঝতে পারি না আপনার নূর আমরা দেখতে পারি না কলমের ভিতরে একটা পর্দা পড়ে আছে মেরে দিল সে পর্দা উঠা দে খোদায়া তো আপনা তো জলদি দেখা দে খোদায়া আপনার একটা তো তোজল্লি আপনার একটা নূর আপনার একটা শান আপনাকে বোঝার মতো সেই শক্তি সেই অনুভূতি আপনি আমাদের কলমে জাগিয়ে দিন যাতে আপনার সারা জীবন আপনার এবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ বাতা হামকো তেরে রা তরফ হাই বাতা হামকো তেরে রা কিসে তরফ হাই তেরে রাহ পর চলা হামকো কেউ বলে এটা হোক কেউ বলে এটা না হোক আয় আল্লাহ আমরা কারো কথা বুঝি না আল্লাহ আমরা তোমার দয়ার সাহায্য চাই আয় আল্লাহ তুমি কুদরতে দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ আমাদের কলমের অন্তরে জাগিয়ে দিন আল্লাহর কাছে দোয়া করুন বাতা হামক বলেন বাতা হামক তেরে রা কিসে তরফ হে তেরে রাহা পর চলা হামক সে পথে আমাদেরকে চালান এই সিরাতাল আল্লাহর কাছে দোয়া করেন আয় কোন কারো কথা নয় সিরাতুল মুস্তাকিম আমাকে দান করেন সঠিক রাস্তা আমাকে দান করেন যেই পথে চললে হাউজায় কাউসার পাওয়া যাবে যেই পথে চললে মৃত্যুর বিছানায় কালিমা নসিব হবে যে পথে চললে মুনকার নকরের সওয়ালের জবাব দেয়া যাবে আয় আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চালাও আয় আল্লাহ কোন মানুষের পথে মানুষের কথায় আমাদেরকে পরিচালিত করো না কাছে কেঁদে কেঁদে দোয়া করেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় দোয়া আল্লাহর বলিরা এই সমস্ত দোয়া করে আল্লাহর বলি হয়েছেন বুজুর্গ কি নেই হামকো জরুরত গোলাম আপনা বানা হাম আল্লাহ আপনি আপনার গোলামি দান করেন এই দুনিয়াতে যেন আপনার গোলাম হয়ে থাকতে পারে বুজুর্গি কি নেই হামকো জরুর গোলাম আপনা বানা হামকো খোদায়া শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কি আতিশে জ্বলা দে খুদায়া আল্লাহ দিলের ভিতরে তোমার মহাব্বত দান করুন এই দুনিয়াতে অনেক মানুষকে ভালোবেসেছি আজকে অনেক অনেক মহাব্বতের মানুষকে মেলে ভালোবেসেছি যাদেরকে ভালোবেসেছি সবাই ধোকা দিয়েছে সবাই প্রতারণা করেছে আজকে সবাই আমাকে ভুলে গিয়েছে সারাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কি আতিশে জ্বালা দে খুদায়া সন্তানের জন্য জীবন শেষ করে দিয়েছে আজকে সন্তান বাবার খবর নেয় না অনেকে বাবার আজকে বাবার জন্য অনেক ভালোবেসেছে বাবাকে অনেক মহাব্বত করেছে কিন্তু বাবা আজকে সবাকের সকলের ভালোবাসা ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে সুতরাং একমাত্র আল্লাহ আছে আল্লাহ ছাড়া কেউ নাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আছেন এক আছেন ভবিষ্যৎ থাকবেন ভালোবাসতে হবে বাবাকে ভালোবেসেছেন বাবা তো চলে গেছেন বন্ধুকে ভালোবেসেছেন বন্ধু ধোকা দিয়েছেন কিন্তু আমার আল্লাহ কোথাও যাবে না আমার আল্লাহ সব সময় আছে ছিলেন থাকবে যে সে চাহে তো दुनिया की दौलत हमें मुस्ते इबादत कर खुदाया কাছে সম্পদ চেয়েছে তুমি তাদেরকে সম্পদ দিয়েছ তারা যারা ডাক্তার হতে চেয়েছে তুমি তাদেরকে ডাক্তার বানিয়ে দিয়েছ যারা ইঞ্জিনিয়ার হতে চেয়েছে তুমি তাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছ আয় আল্লাহ যারা বিজনেসম্যান হতে চেয়েছে তাদেরকে বিজনেসম্যান করে দিয়েছ যারা মন্ত্রী এমপির জন্য লবিং করেছে তারা মন্ত্রিত্ব পেয়েছে এমপি হয়ে গেছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেছে আয় আল্লাহ আমি দুনিয়ার কোনো আমি কোনো বুজুর্গকে চাই না আমি পৃথিবীতে কোনো মাল সম্পদ চাই না আমি শুধু আপনার আপনার এবাদত চাই আপনার মহাব্বত চাই আপনার ভালোবাসার পাগল হতে চাই এজন্য কবি বলতেছে যে সে চাহে তুদে দুনিয়া কি দৌল হামে মস্তে এবাদত কর ইলাহি কর কেদর আয়ে গুনাহ তুমি দানি বহুত হাস্তি গাওয়াহা আয়াল্লাহ জীবনে কত গুণা করেছি আমি সারা কেউ জানে না আর আপনি জানেন আমি জানি পৃথিবীতে আর কেউ জানে না আমার গুণার হিসাব আমার কাছে আর আপনার কাছে পৃথিবীতে কোনো মানুষ তো আমার গুণার সম্পর্কে জানে না মানুষ যদি আমাকে আমার গুণা সম্পর্কে জানতো আজকে এই জামে মসজিদ এই রহমতের জায়গাটা আমাকে ঢুকতে দিত না কিন্তু আমার গুণা সম্পর্কে আমি জানি আর আপনি জানেন পৃথিবীতে আর কেউ জানে না আমরা কত গুণা করেছি ইলাহি গর কেদর গুণা तो मैदानी व खुद हस्ती गवाहम गुनाहे बे आदत राबार बस्तम हजारा बार रे तो बाहा शकस्तम आय अल्लाह রাত্রিতে কত সময় রাতে কত লাইলাতুল কদরে চোখের পানি ফেলে বাদা করেছিলাম জীবনে আর কোনোদিন গোনা করব না কোনোদিন নামাজ সারব না কোনোদিন চুরি করব না ঘুষ খাবো না সুদ খাবো না কতবার তওবা করেছি কিন্তু বা করে বার উপরে টিকে থাকতে পারে নাই এই তওবাকে ভেঙে ফেলেছি বঙ্গ করে দিয়েছি আয়াল্লাহ তুমি আমার উপর নারাজ হয় না গুনা হুমে সারি ওমর গুজারে আই মেরে মাওলা আই মেরে বারে আয় আল্লাহ তুমি তো বলেছ ইন্নাল্লাহ বান্দা যতই গুনাহ বান্দা যতই গুনাহ বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাকে বেশি ভালোবাসেন ওই বান্দাকে বা করানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন হায়াত দিয়া আজকের জমাতুল বেদা ওই বান্দাদেরকে দান করে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বান্দাকে বলেন ভালোবাসেন আমার নবীর যে সমস্ত উম্মতকে আশেখের রসুলদেরকে নবী প্রেমীদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বারবার সুযোগ দেন বারবার সুযোগ দেন বারবার লাইলাতুল কদর দেন বারবার জুমাতুল বেদা দান করেন বারবার লাইলাতুল কদর দান করেন বারবার রমজান শরীফ দান করেন আল্লাহ বলতেছে কেন বন্দা একবার তুমি তওবা করে আমার দরবারে গোনা মাপ চাও আমি তোমার সমস্ত গোনা আল্লাহ মাপ করে দে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পবিত্র করে দেওয়ার জন্য তো জুমাতুল বেদা পর্যন্ত লাইলাতুল কদর পর্যন্ত আমাদেরকে হায়াত দিচ্ছে আমরা বুঝতেছি না কেন আমরা বুঝতেছি না কেন আল্লাহ রব করে দিচ্ছে বান্দা তুমি গোনা মাপ চাও বান্দা তুমি গোনা মাপ চাও আমি তোমার গোনা আমি আল্লাহ ক্ষমা করে দিব